ম্যাজিক কথাটি অনেক misleading Do you know why? There are so many trainers in the country who যে আমাদের ইংলিশ কোর্সটি করলে অনেক ফ্লুয়েন্সি বাড়বে অনেক যে কোনো পরিস্থিতিতে কথা বলতে পারবেন that's really bogus it's really not true যে কোনো টপিকের উপর কথা বলা অত সহজ নয় but there are some scientific way how to improve the fluency okay এবং একটা টেক্সটকে কীভাবে ন্যাচারালি পড়তে হয় এর কিন্তু স্ট্যাবলিশড কতগুলো রুলস রয়েছে the linguistic teachers around the world they follow these techniques So, আজকে আমরা এই লেসনে পড়ব একটা টেক্সটকে কিভাবে ন্যাচারালি বিদেশিদের মতো পড়তে হয় এবং ফ্লুয়েন্সি কিভাবে বাড়াতে হয় so let's get started Here you see TESOL Guaranteed Spoken and Phonetics Magic Lesson 2. অবশ্যই ভিডিও ওয়ানটি দেখেছেন and you love that so let's move on আমরা ক্লেম করছি যে আমাদের এই কোর্সটি আপনার স্পিডকে অনেক বাড়িয়ে দেবে কত পার্সেন্ট বাড়াবে well let's see how to double your speaking speed to hundred percent am I joking না I'm not it is the truth আমরা মেজার করে দেখাবো স্টপ ওয়াচ দিয়ে you can double your speaking speed just to 100%, sometimes more than that. So let's jump into this. খুব naturally BBC CNN standard English বলতে হলে মুখ থেকে আটার করতে হলে you need to follow some rules okay there are seven rules in fact so আমরা যাই একটা একটা করে শিখবো it will be a bit big lesson but much interesting okay so tip number one don't read the pauses okay music bola hai, play the pauses play the pauses but in the spoken english I'm amra boli don't read the pauses okay uh, maskhane je gap thake word er moddhe seta pora jabe na meaning shekhane thama jabe na let's see an example i've written two sentences here dekhun amra ekhane duti sentence royeche amra ektu word count korchi right how many words are there in the first and second sentences one two three four five six words right so আমরা এটাকে লিখছি সিক্স ডব্লিউ মানে ছয়টি ওয়ার্ড রয়েছে but how many gaps are there okay one two three four and five magic lesson ওয়ানে আপনারা দেখেছেন একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে গ্যাপ তার চেয়ে একটা কম থাকে ওকে সো ছয়টি ওয়ার্ড গ্যাপ কয়টি ফাইভ গ্যাপস ওকে সো আমরা লিখছি ফাইভ গ্যাপস তো আমরা বলেছি এই পজেস মানে হচ্ছে গ্যাপস অর্থাৎ স্পোকেন ইংলিশে আপনি যদি আপনার স্পিড বাড়াতে চান টু হান্ড্রেড পারসেন্ট আপনার এই যে গ্যাপগুলো পড়া যাবে না সো আমরা একটু দেখি সার এজ এ ওমেন আমরা এখানে হয়তো এখানে সামান্য একটা গ্যাপ আমরা একটু দিতে পারি সো একটা স্ল্যাশ মার্ক দিচ্ছি মানে হচ্ছে এটা একটা গ্যাপ বাট এই প্রত্যেকটা ওয়ার্ডের গ্যাপ দেওয়া যাবে না আমি এটা একবারেও পড়তে পারি আবার ছোট্ট একটা গ্যাপ দিয়ে পড়তে পারি একটা গ্যাপ অর্থাৎ এটাকে আমরা চাং বলছি সামনে একটা টিপে চলে আসবে so Sara is a woman এখানে দেখেন সারা ইজ আ ওমেন এই কয়টা ওয়ার্ডের মধ্যে কোনো গ্যাপ দেওয়া চলবে না you have to make a sandwich right Sara is a woman from India so from India এখানে দুটো ওয়ার্ড একটা গ্যাপ রয়েছে এই গ্যাপ দেওয়া যাবে না not from India rather from India. So আমার সাথে বলুন Sara is a woman from India তো এখানে এই বড় সেন্টেন্সটার মধ্যে আমি মাঝখানে একবার মাত্র থেমেছি ওকে আবার বলুন Sara is a woman from India the next one how many words are here one two three four five six seven words তাহলে গ্যাপ কয়টা সেভেন ওয়ার্ডসে ছয়টা গ্যাপ আমি সে লিভস ইন ইউকে এখানে আমি একটা গ্যাপ দিতে পারি she lives in UK with her mom. So এখানে দেখেন she lives in UK so এখানে চারটা ওয়ার্ড রয়েছে আমি গ্যাপ কিন্তু একটাও দেই নেই অর্থাৎ এই চারটার পরে একটা একবার মাত্র আমি পজ দিয়েছি বা গ্যাপ দিয়েছি she lives in UK with her mom with her mom এখানে তিনটা ওয়ার্ড রয়েছে দুটো গ্যাপ রয়েছে কোনো গ্যাপ দেওয়া হয়নি এখানে অর্থাৎ এখানে পজ দেওয়া হয়নি উইথ হার মম উইথ হার মম আমার সাথে রিপিট করুন she lives in UK with her mom. She lives in UK with her mom. দুটি সেন্টেন্স আমরা আবার পড়ছি একসাথে Sara is a woman from India she lives in U UK with her mom দেখবেন এতে আপনার স্পিড অনেকটা বাড়ছে আমরা যাচ্ছি সেকেন্ড টিপে আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন tip number two don't pronounce word by word word by word বাংলাদেশিদের পড়ার প্রচণ্ড রকম একটা অভ্যাস রয়েছে আমি পড়ে শোনাবো অ্যাক্টিং করে প্রনাউন্স ইন ছাংস ছাংস মানে হচ্ছে তিনটে চারটা ওয়ার্ড মিলে একটা গ্রুপ করে পড়তে হবে দ্যাট ইজ কলে ছং ছং মানে কি a group of words not word by word word by word পড়া যাবে না সো এটা যদি বাংলাদেশিরা পড়ে তাহলে এভাবে পড়ে the little match girl was out in storm her feet were like ice cubes দেখেন প্রতিটি ওয়ার্ডকে বাংলাদেশিরা কিন্তু পড়ছে তো আমরা আগেই বলেছি টিপ নাম্বার ওয়ানে কোনো গ্যাপ দেওয়া যাবে না তো এখানে চাং করব আমরা চলেন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড তো পড়বো না অর্থাৎ এই গ্যাপ গ্যাপ প্রত্যেকটা পড়বো না এখন এখানে একটা ম্যাথ শুনুন আপনি যদি একটা সেন্টেন্সে সাতটা গ্যাপ থাকে এর মধ্যে মাত্র আপনি যদি পাঁচটা গ্যাপ বাদ দিয়ে দেন তাহলে পাঁচটা গ্যাপের টাইম আপনার সেভ হয়ে গেল এই জন্য আপনার স্পিডটা বেড়ে যাবে সো এখানে চাং কীভাবে হবে দ্য লিটল ম্যাচ গার্ল এখানে একটা was out in a snow storm তার মানে দেখেন এখান থেকে এখানে মাত্র দুবার আমরা থামছি আবার শুনুন দ্য লিটল ম্যাচ গার্ল একটা chunk was out in a snowstorm এটা আর একটা চাঙ্ক পরেটা দেখি হাফ ফিট এখানে থামছি ওয়ার লাইক আইস কিউবস এখানে থামছি তার মানে এখানে কয়টা গ্যাপ হলো এখানে আমরা একটু ম্যাথ ম্যাথ করি চলেন কয়টা ওয়ার্ড আছে কয়টা গ্যাপ আছে ওয়ার্ড কয়টা one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen চোদ্দোটা ওয়ার্ড রয়েছে ফোরটিন ওয়ার্ডস খেয়াল করুন দেখবেন স্পিড কীভাবে বাড়ে তাহলে মনে আছে ফোরটিন ওয়ার্ডস থাকলে গ্যাপ কয়টা থাকবে থার্টিন গ্যাপস রাইট এখন আমরা স্ল্যাশ মার্ক গুনি কয়টা গ্যাপ আমরা উচ্চারণ করলাম ওয়ান টু থ্রি ফোর তার মানে আমরা মাত্র থার্টিন থেকে মাত্র চারটা গ্যাপ উচ্চারণ করছি তাহলে নয়টা গ্যাপ আমরা কিন্তু অমিট করে দিচ্ছি তাহলে নয়টা গ্যাপে নয় সেকেন্ড আপনার সেভ হয়ে গেল এই নয় সেকেন্ড আপনার স্পিড জাস্ট ডাবল হয়ে যাবে সো এখন এটা এভাবে ন্যাচারালি পড়তে হবে the little match girl was out in a storm her feet were like ice cubes okay আপনার এটা বারবার প্র্যাকটিস করতে থাকুন tip number three give natural pauses অর্থাৎ আমাদের বাংলাদেশিরা কিন্তু আমরা যখন পড়ি তখন প্রত্যেকটা ওয়ার্ডে যেমন পজ দেই এখানে এটা আনন্যাচারাল পজ আমাদের দিতে হবে ন্যাচারাল পজ চাঙ্কের পর পর পজ দিতে হবে যেমন আমরা একটু পড়ে থাকি আমরা এটা আবার স্ল্যাশ মার্ক করে দেব she hadn't sold she had hadn't sold any matches since daybreak এটাকে বলে ন্যাচারাল পজেস আপনি এরকম বলতে পারেন না she hadn't sold any matches since অথবা ম্যাচেস সিন্স এরকম হবে না চাং ধরে ধরে হবে she hadn't sold sorry she hadn't sold any matches since daybreak she had a stomach ache from the hunger pangs so এখানেও she had a stomach ache from the hunger pangs এখানে আবার আপনারা যদি আবার গোনেন কয়টা ওয়ার্ড কয়টা গ্যাপ এরকম এটাকে ন্যাচারাল পজ বলি আমরা এখানে একটু একটা নোট মনে রাখতে হবে আমাদের বাংলাদেশে শেখানো হয় যে দাড়ি কমা ফুলস্টপের পরে থামতে হয় তাই না এটা থামতে হয় আসলে থামতে হয় কিন্তু ইংরেজিতে ফুল ফুলস্টপ ছাড়াও থামতে হয় পড়ার সময় মনে রাখবেন ফুল ফুলস্টপ হচ্ছে লেখার জন্য বলার জন্য ফুল ফুলস্টপ ছাড়াও থামতে হয় এই যে আমি বাংলা বললাম ফুল ফুলস্টপ ছাড়াও থামলাম থামতে হয় দেখেন বাংলায়ও এটা আছে ইংরেজিতে বলার ক্ষেত্রে ডিফারেন্ট তাহলে কি হলো she hadn't sold any matches দেখেন এখানে দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু নেই but your giving a pause since the break এখানে একটা ফুল স্টপ আছে so naturally your suppose to give a pause আবার শি হ্যাড এ স্টামাক এক কোনো দেখেন দাড়ি কমা ফুল স্টপ নেই but your giving a pause from the hunger pangs এখানে আছে আমরা দিচ্ছি আবার এখানে ওয়ার্ড এবং গ্যাপ কাউন্ট করে দেখবেন আপনার অনেকগুলো গ্যাপ স্যান্ডউইচ হয়ে গেছে মিশে গেছে এবং আপনার টাইম সেভ হচ্ছে so you'll be faster okay let's move on tip number four what is that okay sandwich sandwich তো মানে এরকম করে না সো uh, স্যান্ডউইচ করে ফেলতে হবে some words don't pronounce some letters অর্থাৎ ওয়ার্ডগুলোকে মার্জ করে ফেলতে হবে সন্ধি করে ফেলতে হবে সন্ধি বিচ্ছেদ নয় হ্যাঁ যথা যোগ ইচ্ছা এটা হচ্ছে বিচ্ছেদ আর একত্র করলে যথেচ্ছা ওকে সো এখানে স্যান্ডউইচ করে ফেলতে হবে ওকে আলাদা আলাদা করা যাবে না এটা আপনার স্পিড বাড়াবে কীরকম আমরা একটু পড়ি এখানে এই নাম্বার সেন্টেন্স এই টি এর পরে যদি টি এর পরে যদি আপনার কনসোনেন্ট থাকে দেখেন এস একটা কনসোনেন্ট এই যে এসটা একটা কি কনসোনেন্ট এটা একটা কনসোনেন্ট তাহলে টি এর উচ্চারণ হয় না সরে বলবে এস এস এবং এটার উচ্চারণ করতে হয় আ ইস আ দেখেন ডি এর পরে যদি আবার একটা কনসোনেন্ট থাকে তাহলে এটা দেখেন একটা কনসোনেন্ট আর ডি আছে তখন এই ডি এর উচ্চারণ হয় না রুলটা মনে রাখেন টি এর পরের সাউন্ডটি যদি কনসোনেন্ট থাকে টি এর পরে দেখেন সা এস সা আছে তাহলে টি এর উচ্চারণ হবে না ডি এর পরে যদি আবার কনসোনেন্ট থাকে তাহলে ডি হবে না এখানে দুটেই সাউন্ড এটা টি এবং ডি টি এর পরে কনসোনেন্ট থাকলে টি উচ্চারণ হবে না ডি এর পরে কনসোনেন্ট থাকলে ডি উচ্চারণ হবে না সো এখানে তাহলে উচ্চারণটা কি হচ্ছে দেখেন এসা এসা ব্যা বা ব্যাড ডাই দুটা ডি এর পরিবর্তে একটা ডি হয়ে গেছে এবং এটা sandwich bad day bad day bad day এটা স্যান্ডউইচ বলছি আমরা আবার it's a becomes it's a becomes টিও বাদ essa এসা ব্যাডাই এবার চারটা সব মিশিয়ে স্যান্ডউইচ করেন এস এসা ব্যাড ডে এখন আপনি নর্মালি পড়তে যান it is a bad day এটা আপনি স্টপ ওয়াচে মাপুন আর এস এ ব্যাড ডে এটা মাপুন দেখবেন যে জাস্ট অর্ধেক টাইম লাগছে সো আবার আমার সাথে বলুন it is a bad day becomes as a bad day as a bad day next sentence she and I এটা বিদেশিরা নমের বলা হয় ডি এর পরে কনসোনেন্ট থাকতে হয় বাট এখানে শি অ্যান্ড আইটাকেও বিদেশিরা শি অ্যান্ড আই বলে ওরা সো এটাও ডিটা ফ্লুয়েন্ট স্পিংয়ে বাদ যায় শি অ্যান্ড আই ব্রিটিশ ইংলিশে আর এর এই রটা উচ্চারণ হয় না কারণ এরপরে আছে কি কনসোনেন্ট ফা ফ্রেন্ডসের এই যে ডি এর পরে কনসোনেন্ট দেখেন ফ্রেন্ডসের মধ্যেও আছে সো এটাও বাদ ফ্রেন্ডস বিকাম ফ্রেন্ডস এবং লাস্টের এসটা আসলে জা সাউন্ড দেবে ফ্রেন্ডস তাহলে এই সেন্টেন্সটা বাঙালিরা বলতো কিভাবে আমরা কিভাবে বলতাম আমিও ছোটোবেলায় ভাবেই বলতাম she and I are friends এভাবে বলতাম আমরা এখন বলছি she I are friends she and I are she মানে হচ্ছে she and I are becomes she I sandwich হচ্ছে she I sandwich up friends are friends sandwich so সব মিলে স্যান্ডউইচ করি she and I are friends আমার সাথে বলুন she and I are friends she and I are friends American she and I are friends she and I are she and I are ওরা রট উচ্চন করছে she and I are friends she and I are friends আর ব্রিটিশ আর বাদ she and I friends she and I friends এটা যদি আপনাকে জিজ্ঞেস করতো বলেন তো ভাই কি বলেছি she and I are friends oh the hell are you ঠকেন বুঝি নাই যদি বলতাম she and I are friends তাহলে বুঝতেন এই যে স্যান্ডউইচ করাটা আমাদের বুঝতে হবে next sentence he sells fried egg এখানে ডি এর পরে যদি আপনার ভাউল সাউন্ড থাকে তখন এই ডিটা এগের সাথে মিলে যাবে অর্থাৎ পরের ভাউল সাউন্ডের সাথে মিলে যাবে fried egg becomes fry deg okay যেমন পুট আউট বিকামস যদি আমি লিখতাম পুট আউট টি আর ডি এর ক্ষেত্রে এটি ঘটনা ঘটে দেন পুট আউট এটি এর পর একটা বাউল আছে সো এটা যে পুট আউট টাউট শোনা যাবে put out get out okay fried egg so এটা মিলে যাচ্ছে হি সেলস ফ্রাইড এগ এবং এখানে এই গ্যাপ বাদ বাদ আর এটা তো স্যান্ডউইচ করে ফেলবেন একদম প্লাস করে ফেলবেন এবং এটা হিসেবে ডিটা এখানে চলে যাবে ডেগ আর এই ডিটা বাদ হয়ে যাবে so it is getting like this he sells fried egg he sells fried egg কোথায় he sells fried egg becomes he sells fried egg okay and then next one my mom মায়ের আরেকটা উচ্চারণ হচ্ছে মা মামাম মামাম মাই মম মায়ের সংক্ষিপ্ত ওটা শর্ট ফর্ম বলে অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন weak sound my mom becomes মামাম অ্যান্ড ড্যাড এই ড্যাড ডি বাদ দিয়ে দেন হয়ে যাবে অ্যান্ড ড্যাড আরিয়েল সো এই সবগুলো ওয়ার্ড মিলে একত্র স্যান্ডউইচ হচ্ছে My mom and dad are ill. My mom and dad আর রেল একত্রে মা মাম অ্যান্ড ড্যাড আর রেল পাঁচবার বলেন তাহলে মুখে শ্যুট করবে কেননা কিন্তু এটাই বের হবে মাই মম অ্যান্ড ড্যাড আর ইল এভাবে ফ্লুয়েন্সি বাড়ানো সম্ভব নয় দ্রুত বললে ফ্লুয়েন্সি বাড়েন আপনার এই রুলটা জানতে হবে মা মাম অ্যান্ড ড্যাড রেল মা মম মা মম মা সেস মা সেস মানে কি মাই সিস্টার মা মম মা ড্যাড ড্যাড মানে কি মাই ড্যাড মারুম মারুম মানে কি হচ্ছে মারুম দেহাল মারুম মারুম আসলে হচ্ছে মাই রুম তাহলে বলুন তো মাবক মানে মাই বক রাইট বিকামস মাবক সো আমার মনে হয় আপনার রুল নাম্বার ফোরটা টিপ নাম্বার ফোরটা বুঝতে পেরেছেন very good let's move on rule number five tip number five what is that apply music in words very very important এটা আমাদের দেশের মানুষের মধ্যে নেই কারণ বাংলায় আমরা এই মিউজিক অর্থাৎ এটাকে আমরা ইংলিশে আসলে বলি স্ট্রেস এই মিউজিকটা বোঝাতে আমি বোঝাচ্ছি আসলে স্ট্রেস এটা ফোনেটিক্স আপনারা করবেন স্ট্রেস স্ট্রেস মানে একটা জোরে বলতে একটা ওয়ার্ডকে যেমন আমরা এরকম কিন্তু বাংলায় বলি না উনি আমার মাম্মা এভাবে আমরা বলি না আমরা বলি উনি আমার মামা দেখেন কোনো একদম দুটা অক্ষর উনি আমার মামা কিন্তু বিদেশিরা বলে ও নে আমার মামা সো এই যে ওরা করছে কি ইংলিশটা দিয়ে বাংলা বলার চেষ্টা করছে তো ইংরেজি বলার সময় এই যে মিউজিক এটা আনতে হবে আসলে নাহলে ইংলিশ ইংলিশের মতো হবে না কারণ বিদেশিরা যখন বাংলা বলে তখন মেই দেখেন ও ওই যে মেই দেখেন মিথ একটা ধাক্কা দিচ্ছে সে মিউজিক দিয়ে দিচ্ছে তুমি আর না বলে সে বলছে মেই কি করো মানে করকে সে রৌতে একটা স্ট্রেস দিয়ে দিচ্ছে ধাক্কা দিয়ে দিচ্ছে টু মে কি করো ওকে কিন্তু আসলে কি হবে তুমি কি করো এটা হচ্ছে বাংলা এই জন্য আমরা বলি বাংলা দিয়ে আসলে স্পোকেন ইংলিশ শেখা হচ্ছে হারাম কারণ বাংলার সুর আলাদা ইংরেজির সুর কিন্তু আলাদা সো আপনি এই দুটা ভাষা ট্রান্সলেট করে করে যে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ায় দিস বোগাস একটু বাংলা একটু ইংলিশে গ্যাপের মধ্যে বসান হি ইজ মাই এরপরে গ্যাপের মধ্যে বসান দিস ইজ রেড ডেকুলাস ইন ড্যাট এভাবে ইংলিশ শেখা সম্ভব নয় সো বন্ধুরা আমরা এখন শিখব অ্যাপ্লাই মিউজিক ইন ওয়ার্ডস কিভাবে আমরা তো দেখেন ইউনিভার্সিটি আমি এখানে এই ভা ভিইআর e, এটা আমি বড় হাতের লিখেছি ক্যাপিটাল লেটার লিখেছি কারণ এটা একটা মিউজিক তৈরি হবে কিভাবে আমি একটা মিউজিক একে দেখাই ইউনি ইউনি সোজা বা এরকম একটা শব্দ তরঙ্গ তৈরি হচ্ছে ইউনিভার্সিটি এখন I go to university hmm hmm hmm hmm hmm hmm hmm hmm music হলো না ইউনিভার্সিটি আর যদি বলতাম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কোনো মিউজিক নেই পরেরটা দেখেন জাপান জাপান দুটো সিলেবল রয়েছে প্যানটা জোরে বলছি জাপান কিন্তু বাংলাদেশের আমরা বলছি জাপান জাপান বাংলাদেশ জাপান তাই খান হ্যাঁ তো ওই কোর্সের ক্ষেত্রে জাপান তাই খান এটা হবে না আসলে হ্যাঁ জাপান জাপান এবং দেখেন অ্যাকাউন্টিং নট অ্যাকাউন্টিং আমরা কি বলি দেখেন accounting accounting that's wrong it is accounting accounting mathematics mathematics এই যে একটা মিউজিক হচ্ছে ওয়ার্ডের মধ্যে এটা এই কোর্সের ভিডিওতে ফোনেটিক্স লেসনগুলোতে ডিটেল দেওয়া আছে এটা জাস্ট দেখালাম ন্যাচারালি আপনাকে কিভাবে বলতে হবে tip number six yeah what is the tip apply music in sentences একটু আগে দেখেছেন ইউনিভার্সিটি একটা ওয়ার্ডের মধ্যে মিউজিক আছে <laughs> এবার পুরো সেন্টেন্সের মধ্যে মিউজিক দেখব এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টোনেশন ইন্টোনেশন এটা দিয়েই আপনার ইংরেজি বিদেশিদের মতো হবে আসলে হ্যাঁ ওয়ার্ড মিউজিক সেন্টেন্স মিউজিক দুটো একত্র করে তখন আপনার ন্যাচারাল বিবিসি সিএনএন মতো স্পোকেন ইংলিশ মুখ থেকে বের হবে সো আমরা সেন্টেন্সগুলো পড়ি এখানে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে মেইন ওয়ার্ড কোনটা দিস ইজ মেইন ওয়ার্ড কিন্তু না টেসল বাংলাদেশ মেইন ওয়ার্ড এবং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেন এটা কি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে লাস্টে গিয়ে টোনটা নিচে চলে যায় লাস্টে গিয়ে টোনটা নিচে চলে যায় কিন্তু আবার ওয়ার্ডের মধ্যে যেটা মেইন ওয়ার্ড সেটা জোরে বলতে হয় যেমন এভাবে দিস ইজ ঠ্যাসল বাংলাদেশ দেখেন দিস ইজ উপরে ওঠেনি ঠ্যাসল উপরে উঠেছে বাংলাদেশের এটা উঠেছে আলটিমেটলি গিয়ে ওখানে মানে আমার টোটাল লাইনের মিউজিকটা ডাউন হয়ে গেছে দিস ইজ ঠ্যাসল বাংলাদেশ দেখেন দিস ইজ ঠ্যাসল বাংলাদেশ নিচে চলে গেছে রাইট পরেটা দেখুন এটা interrogative sentence question sentence right দেখেন দুটা কোয়েশ্চেন লিখেছি এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর এটা double us question am I right yes no বলতে পারেন এই জন্য ইয়েস নো কোয়েশ্চেন এটা double us question double us দেওয়া দেওয়া আছে হু ইজ দেয়ার সো আমরা এই সেন্টেন্সটা একটু মিউজিকটা কিভাবে ইয়াস নো কোয়েশ্চেনে টোনটা উপরে উঠে যায় যেমন এভাবে দেখেন am I right am I right hmm hmm hmm W S কোয়েশ্চেনে টোনটা নিচে নেমে যায় who is the who is the who is the not who is the no who is the who are you what do you do what can I do for you what can I do for you tone নিচে নেমে যায় সো এই দেখেন টোটাল সেন্টেন্সের মধ্যে একটা সুর ওঠানামা করছে এত কিছু মেনটেন করি কিন্তু এই সব এই কোর্সের মধ্যে সব কিছু দেওয়া আছে সব এই যে আপনি টোন উপর এটার উপর আলাদা চাপ্টারই আছে এই যে সাতটা টেকনিকের উপরে সাতটা চাপ্টার আছে এই ভিডিও কোর্সে hmm you'll be amaze to see this okay এরপর এটা দেখেন এটা ইম্পারেটিভ সেন্টেন্স এই দুটো সেন্টেন্স লিখছি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে টোন নিচে নেমে যায় Go home. Sit here. তার মানে ভার্বটা উপরে আর পরের অংশটা নিচে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হবে go home set here come here Okay? Write please write please. আর আমরা বলি কি write please go home sit here wrong আপনাকে ভার্বটা জোরে বলতে হবে পরের অংশ নিচে নামিয়ে দিতে হবে Go home. Sit here. Call me. আমাকে কল দিও হ্যাঁ কল মে কল মে ইয়া চার নম্বরে দেখেন এটা আমরা লিখেছি optative sentence optative sentence full stop দিয়ে শেষ হয়েছে সো এটার টোন নিচে নামা যাবে কিন্তু এখানে মেইন ওয়ার্ড আবার জোরে বলতে হবে মে আল্লাহ ব্লেস ইউ এখানে আল্লাহ অ্যান্ড ব্লেস দুটা মেইন ওয়ার্ড এই দুটা ওয়ার্ডের মধ্যে আপ ডাউন করেছে আর ওভারঅল টোনটা নিচে নেমে গেছে may Allah bless you may Allah bless you may Allah bless you okay এটা বারবার শুনুন বারবার বলুন লাস্টেরটা এক্সক্লামেটারি সেন্টেন্স এক্সক্লামেটারি সেন্টেন্সে টোন উপরে উঠে যাবে কারণ এটা একটা আপনি you are getting surprised so আমরা বলছি what a pleasant surprise pleasant শব্দটা একটু মেইন একটু সামান্য উপরে উঠিয়ে দিয়েছি সেন্টেন্সটার মূল টোনটা উপরে উঠে গেছে what a pleasant surprise what what হোয়াটার মধ্যে কিন্তু কিছু ঘটেনি প্লেজেন্টটা একটু উপরে উঠেছে what a pleasant surprise so এভাবে আপনার সেন্টেন্সের মধ্যে টোন মেনটেন করতে হবে and the last step is so this is step number seven what is that pronounce the magic sounds okay তিনটা সাউন্ড ম্যাজিক সাউন্ড রয়েছে এটার উপর একটা চ্যাপ্টার রয়েছে এই কোর্সের মধ্যেই সো সেটা কি ফা থা খা আমাদের ফোনেটিক্স কোর্সে এটা আসলে ডিটেল রয়েছে তো আপনারা যারা স্পোকেন ইংলিশটা কোর্সটা কিনেছেন অবশ্যই ফোনেটিক্সটা কিনে নেন কারণ আপনার উচ্চারণ সুন্দর করতে হলে ওই কোর্সটা আপনার লাগবে একটা দিয়ে প্যারাসিটামল দিয়ে সব ঔষধ সব রোগ ভালো হয়ে যাবে আসলে এটা ঠিক না এটা হবে না কখনো সো আপনাদের ফোনেটিক্স অ্যান্ড এটা একত্রে লাগবে and unit grammar as wow right okay so আমরা ম্যাজিক সাউন্ডগুলো ফা ঠা খা উচ্চারণ করুন ফা ফা ঠা ঠা খা খা ফা ফা ঠা ঠা খা খা ওকে সো এখানে দেখেন এই ফা ঠা এখানে এইটা ঠা ঠা ঠা ঠা এই যে ঠা আন ঠা এখানে কয়েকটা ঠা ঠা আছে সো আমার সাথে বলুন test gold not Testagold, rather is is tiny little town এবার দ্রুত বলুন Testagold is a tiny little town এটা যদি আমরা আমাদের মতো বলি Testagold is a tiny little town শুনতে কেমন লাগছে tiny little town repeat up to me test gold is a tiny little town test gold is a tiny little town এটা আপনার কণ্ঠে বসে যেতে হবে সেকেন্ড দেখেন ফলে পারচেজড পিঙ্ক কালার্ড পেন এটা ক না বলে খ বলবেন সো ফলে purchased pink coloured pen Polly instead of Polly purchased pink colored pen এটা না বলে Polly purchased a pink colored pen. Polly purchased a pink colored pen. Papa Polly Papa purchased Papa pink caca colored Papa pen. Polly purchased a pink colored pen. And the last one is ka ka বলতে হবে Can you come quietly to এই যে to ওটাই ছিল to the kid Can you come quietly to the kid? Can you come quietly to the kid? Can you come quietly to the kid? Okay? So এভাবে আপনার এই তিনটা ম্যাজিক সাউন্ড মেনটেন করতে হবে I hope you got it right okay so একটা ভিডিও একটা বারবার দেখতে হবে এটা যদি একবার আয়ত্ত হয়ে যায় আপনাদের ইনশাল্লাহ অনেক সুন্দর হবে এরপর আমরা একটা ভিডিও অ্যাড করে দেব এটার সাথেই একটা বিদেশিদের কণ্ঠে পড়া ওখান থেকে আপনি পড়ে পড়ে শুনে শুনে বারবার আপনি আপনার মোবাইলে রেকর্ড করে আপনি নিজে প্র্যাকটিস করে দেখবেন কেমন হলো so what should be your step enrol the course now enrol spoken and phonetics course now now click here join now or get the course enrol now and be a fluent speaker that is our word to you you are going to be a fluent speaker So, ladies and gentlemen, welcome to the course and be with us. Start your learning journey. Thanks for watching. Bye. Chapter 1 My First Sea Journey Before I begin my story, I would like to tell you a little about myself. I was born in the year 1632, in the city of York in the north of England. My father was German, but he came to live and work in England. Soon after that, he married my mother, who was English. Her family name was Robinson. So when I was born, they called me Robinson after her. My father did well in his business, and I went to a good school. He wanted me to get a good job and live a quiet, comfortable life. But I didn't want that. I wanted adventure and an exciting life. I want to be a sailor and go to sea, I told my mother and father. They were very unhappy about this. Please don't go, my father said. You won't be happy, you know. Sailors have a difficult and dangerous life. And because I loved him, and he was unhappy, I tried to forget about the sea. But I couldn't forget. And about a year later, I saw a friend in town. His father had a ship, and my friend said to me, we're sailing to London tomorrow. Why don't you come with us? And so, on September the 1st, 1651, I went to Hull, and the next day we sailed for London. But a few days later, there was a strong wind. The sea was rough and dangerous, and the ship went up and down, up and down. I was very ill and very afraid. Oh, I don't want to die, I cried. I want to live. If I live, I'll go home and never go to sea again. The next day, the wind dropped and the sea was quiet and beautiful again. Well, Bob, my friend laughed, how do you feel now? The wind wasn't too bad. What? I cried. It was a terrible storm. Oh, that wasn't a storm, my friend answered. Just a little wind. Forget it. Come and have a drink. After a few drinks with my friend, I felt better. I forgot about the danger and decided not to go home. I didn't want my friends and family to laugh at me. I stayed in London for some time, but I still wanted to go to sea. So, when the captain of a ship asked me to go with him to Guinea in Africa, I agreed. And so I went to sea for the second time. It was a good ship, and everything went well at first, but I was very ill again. Then, when we were near the Canary Islands, a Turkish pirate ship came after us. They were famous thieves of the sea at that time. There was a long, hard fight, but when it finished, we and the ship were prisoners. The Turkish captain and his men took us to Salih in Morocco. They wanted to sell us as slaves in the markets there. But in the end, the Turkish captain, decided to keep me for himself and took me home with him. This was a sudden and terrible change in my life. I was now a slave, and this Turkish captain was my master.